আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওটা খুব ভালোভাবে আশা করা যায় আপনারা ভিডিওটিকে কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ চলুন আজকের ভিডিও শুরু করা যাক রাসুল হাসান বলেছেন ইন্নাল আইনাল হাত মানুষের বদনজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন দেখলেন কলাপস করে গেল চোখের বন্ধ সত্য এর দলিল সুরা কেন সলাপ করি প্রত্যেক ফরজ সালাদের পরে রসুল সাল্লাহাম একবার করে সুরা ফালাক সুরা নাস এবং এখলাস পড়তেন এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি সুরা ফালাক না শেখলাস আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সলাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নম্বর হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন দুই নম্বর হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নম্বর হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এ আপনাকে পরকালে সুপারিশ করবে তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদ নজর থেকে বেঁচে থাকবেন এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি প্রত্যেকটাই স্বীকার করেছে রসুল হাসান বলেছেন ইন্দাল আইনাল হাত মানুষের বদ নজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বা আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে বাহ ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন দেখলেন কলাপস করে গেল চোখের বদনাটা সত্য এর দলিল সুরা কাহাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মাসা আল্লাহ খুব সুন্দর সুভান আল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না চোখ লাগাবার কি জিনিস ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ এটা কুসংস্কার এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা তো রাস্তায় যে মেয়েরা ঘোরে এরা চোখ লাগা এদেরকে এদের এদের পিছনে চোখ লাগছে মানুষের আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে একবার একজন সাহাবি গোসল করছিলেন সাহাবি গোসল করছিলেন আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন সাথে সাথে ওই সাহাবি ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন একদম সাথে সাথে এটা বুহারি হাদিস রাসুসাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে ডাকলেন ডেকে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও তিনি বলেন আমি আবার কখন মারতে চাইলাম আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর সে তো সুন্দর আমি তো প্রশংসা করলাম তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বরকতের দোয়া করলা না মাশা আল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফিক এগুলো কেন বললাম না তখন ওই সাহাবিকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবিকে গোসল দেয়া হলো তারপরে ইনি সুস্থ হলেন তখন রসুল বলেছেন ইন্নাল আইনাল হাক চোখের বন্ধ সত্য তো যাই হোক এই হলো সুরা ফালাক নাসের কিছু ফজিল অনেক